চোখেতে অনেক ছবি ভালো লাগে অমন করে সাজে জানি তো ভালোবাসা ভালো লাগে ভালোবাসা ভালো লাগে রাত শুধু প্রাণ ভালোবাসা ಕಷ್ಟ time. চোখেতে অনেক ছবি